আসসালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে আমি বড় ভাই চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে এম ফর ওয়ান ইনফার্নাল রাখো ইবো গান তো ছোট্ট একটি ইন্ট্রোর মাধ্যমে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক Hang him from the yard. Uh, intro পরে চলে আসলাম আমরা ভিডিওতে আমার কাছে দেখতে পাচ্ছেন পাঁচশো বিয়াল্লিশটি ডায়মন্ড আছে তো আমরা কি এই ডায়মন্ডের ভিতরে বের করতে পারবো কি পারবো না সেটাই আজকে দেখার ইচ্ছা আর না হলে আবার ডায়মন্ড টপ আপ করবো ইনশাল্লাহ নয় ডায়মন্ডের স্পিন আমরা প্রথমেই মেরে দিচ্ছি প্রথম নয় ডায়মন্ডের স্পিন আমরা পেয়ে গেলাম ইবো গান স্কিনের টোকেন এবং উনিশ ডায়মন্ডের স্পিনে আমরা পেয়েছি নতুন loot box dragon loot box এখন আমরা উনচল্লিশ ডায়মন্ডের স্পিন এবং সাথে সাথে পেয়ে গেলাম ফ্রেগনেন্স উনসত্তর ডায়মন্ডের স্পিন আমরা মেরে দিলাম গান বক্স ক্রেট নিরানব্বই ডায়মন্ডের স্পিন আমরা কি পেই পেয়েছি ইবো গান স্কিনের টোকেন বক্স একশো নিরানব্বই ডায়মন্ডের স্পিনই কি আমরা পেয়ে যাব দেখা যাক না আমরা পাইনি আমরা পেয়েছি লুট বক্স ড্রাগন বাইট এখন স্কেট বোর্ড পেয়েছি ভাই গাইস স্কেট বোর্ড পেয়েছি দুশো নিরানব্বই ডায়মন্ড আমার কাছে নাই আর আজকে মান্থলি যেটা আসবে সেটাও আমরা দিয়ে হবে না সো কি করব আমাদের কয়েকদিন ওয়েট করতে হবে তাই ভিডিওটি আবার পরে দেখব আর অনেক দিন বসে এই ভিডিওটা বানায় বানাইতে হয়েছে আমার একদিনে সেটা আমি পারিনি তো আমার মান্থলি উইকলি চলতেছে ওটার মাধ্যমেই আমরা আমাদের এই গানের স্কিনটা নিতে হচ্ছে কারণ ডায়মন্ডের খুব সংকট দেখতেই পারতেছেন নিজের আইডিতে তো ডায়মন্ড টপ আপ করলে হবে না গাইস তো আমরা আবারও চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্কিনটির জন্য আজকে আবার লুনা দিয়েছে এর জন্য আমরা এই ক্যারেক্টারটা নিতে পারতেছি গান বক্সটা এবং ক্যারেক্টার তো নিয়ে নিয়েছি দুশো নিরানব্বই ডায়মন্ডের স্পিনে আমাদেরকে দিল না চারশো নিরানব্বই ডায়মন্ডের স্পিনেই আমাদেরকে নিতে হলো গাইজ আপনারা সবাই যে যার মতো কম কমেন্টে কমেন্ট করবেন যে আপনাদের কত ডায়মন্ডের ভিতরে আমরা আপনারা পেয়ে গেছেন এই গান স্কিনটি আর ত্রিপোলার ভাইয়ের মতো একটা চ্যালেঞ্জ আমরা করব র্যাঙ্কে শুধু এম ফোর ওয়ান ইবো গান স্কিনটি দিয়ে এক লেভেলের ইবো গান স্কিনটি দিয়ে আমরা করব সেটাকে তিন লেভেল বানিয়ে এখন দেখতেই পাচ্ছেন গান স্কিনের মধ্যে ফোর এনের একটা বেস্ট স্কিন আমার কাছে রয়েছে তো আর দেখানোর কিছু নাই আমার কাছে সবগুলো ইভো গান আছে আর মূলত সবাই আমাদেরকে সাপোর্ট করবেন গাইস এর আগেও বলেছি আমাদেরকে যদি সাপোর্ট না করেন আমরা যারা ছোট ইউজার আছি তাদের আর কিছু করার থাকবে না সো আপনারা দেখতেই পারলেন আমাদের <laughs> আজকের এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে সবাই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 Hush.